ঘরে আই লাভ ইউ ফিল মোরা হেই যাউছি তোফা চাঁদিনী রে রঙ যে লগেই তুরু লাভ মু করুছি ও শুন সাথিয়া ও রে পিয়া মন হজি যায় লো ঝমক ঝমক ছল্লো রূপ তো যাই ফুললো তো রঙ দেখি ফগু